প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে চার অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ অপহৃত দুই শিশু উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন রাজশাহী মহানগরীর থিম ওমর প্লাজায় বসেছে পক্ষ কালব্যাপী পিঠা মেলা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর রাজশাহী মহানগরীর সিটিহাট এলাকায় চার অপহরণকারীকে গ্রেফতার করেছে আরএমপি শাহমকদুম থানা পুলিশ শুক্রবার দিবাগত রাত সোয়া দুইটায় তথ্য প্রযুক্তির সহায়তায় পবা থানার ভালাম গ্রামে অভিযান পরিচালনা করে অপহৃত দুই শিশুকে উদ্ধারসহ অপহরণ কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল ও শিশুদের খেলনাসহ ভুটভুটি উদ্ধার হয় তেরো বছরের জসিম ও বারো বছর বয়সের মারুফ নামের দুই শিশু রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে খেলনা বিক্রি করত গত পনেরো ডিসেম্বর চন্দ্রিমা থানার মুশরইল মানিকশাহের মাজার এলাকার মেলাতে খেলনা বিক্রি করে বাড়ি ফিরছিল তারা দুপুর দুইটায় শাহমকদুম থানার উত্তর নওদাপাড়া সিটিহাট মোড়ে পৌঁছালে চারটি মোটরসাইকেলে সাত থেকে আটজন অপহরণকারী তাদের পথরোধ করে জোরপূর্বক ভুটভুটি সহ তাদের অপহরণ করে নিয়ে যায় দুপুর দুইটার দিকে আপনার সিটিহাট পার হয়ে ওখান থেকে মানে গাড়ি আর করে ওখান থেকে ধরে নিয়ে ওখানে রাখলো ভিতর দিকে দুই তিন ঘন্টা মতো রাখলো রেখে দিয়ে ফোন নিয়ে নিল ফোন নিয়ে নিয়ে তখন অনেক জায়গায় যাওয়া যাওয়ি করে ওরা ফোন দেয় ফোন দেওয়ার পরে তখন নিয়ে গেল আপনার অন্য জায়গা অন্য জায়গা নিয়ে যে মানে হুমকি দিচ্ছে হুমকি দিয়ে মানে ফোন রাখে না আমার কাছে মানে সবাদের কাছে থাকছে ফোন দিয়ে মানে কোথায় কোথায় নিয়ে সেটা বলতে পারছি না মানে অন্ধকারে বুঝতে পারিনি এরপর অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি করে খবর পেয়ে শাহমকদুম থানা পুলিশের একটি টিম অভিযান শুরু করেন পরবর্তীতে শুক্রবার দিবাগত রাত সোয়া দুইটায় তথ্য প্রযুক্তির সহায়তায় পবা থানার ভালাম গ্রামে মতিভিলাই অভিযান পরিচালনা করে চার অপহরণকারীকে গ্রেফতার করেন এবং শিশু জসিম ও মারুফকে উদ্ধার করেন গ্রেফতারকৃতরা হলেন রাজশাহী মহানগরীর শাহমকদুম থানার খিরসিন টিকরদারার ধারের শাহজাহান আলীর ছেলে রাজু ইসলাম মোজদার আলীর ছেলে সজিবুল ইসলাম সাইদুল ইসলামের ছেলে শাকিল ও একই এলাকার ফকিরপাড়ার জাক্কার আলীর ছেলে মোখলেসুর রহমান আসলে মানে ওরা কালকে সন্ধ্যার সময় আর কি ওরা খেলনা বিক্রি করে একটা বাচ্চার বাড়ি হচ্ছে তানোর এবং একটা হচ্ছে চাপাই শিবগঞ্জে এবং যাওয়ার পথে আমাদের সিটি হাটের ওখানে তাদেরকে তিনটা মোটরসাইকেল যোগে চারজন অপহরণকারী তাদেরকে অপহরণ করে নিয়ে যায় এই ইনফরমেশনটা আমার কাছে আসার সাথে সাথে আমি আমাদের সাইবার ইউনিট এবং আমাদের যে সিসিটিভি ক্যামেরা তাদেরকে ওখান থেকে কোথায় থেকে অপহরণ করা হয়েছে এইসব তথ্য সংগ্রহ করার পরে কিন্তু আমরা অপারেশন চালিয়েছি এই অপারেশনের মাধ্যমে কিন্তু আমরা অলরেডি তিনটা সাইকেল সহ চারজনকে অপহরণকারীকে আমরা গ্রেপ্তার করেছি এবং অপহরণকারীরা বাচ্চাদেরকে অপহরণ করার পরে তারা সত্তর হাজার টাকা ভুক্তিপণ চেয়েছিল এবং এই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে কিন্তু আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি এবং তারা আমাদেরকে স্বীকারোক্তি দিয়েছে যে তাদের উদ্দেশ্য ছিল যে এই বাচ্চাগুলোকে অপহরণ করে তাদের গার্জিয়ানদের কাছ থেকে কিন্তু আপনাদের তাদেরকে এই মুক্তিপণ আদায় করা কিন্তু তারা কিন্তু এটা মানে সফলতা অর্জন করতে পারেনি কারণ আমরা ইনফরমেশান পাওয়ার সাথে সাথে রাত দশটার সময় আমি আমার আমাদের শামুকদমের ওসিকে বলে দিয়েছি এবং আমাদের যে সাইবার ইউনিট আছে তারা কিন্তু দ্রুত রেসপন্স করার কারণে কিন্তু আমরা বাচ্চাগুলোকে ই রিকভারি করতে পেরেছি এবং এটা এটা আমাদের একটা বিশাল অ্যাচিভমেন্ট আমি মনে করি আর কি অবশ্যই অবশ্যই মামলা কালকে আমরা আমি স্ট্যান্ডিং অর্ডার দিয়েছি যে মামলা ইনস্ট্যান্ড করার জন্য তাদেরকে অলরেডি গ্রেপ্তার করেছি এবং আমরা কোর্টে আজকে সোপর্দ করব এবং তারা আমাদেরকে স্বীকারোক্তি দিয়েছে এবং মোটর সাইকেল তিনটেও কিন্তু আবার রিকভারি করতে পেরেছি এবং চারজন অপহরণকারীকে আমরা গ্রেপ্তার করেছি নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর নরশাদ আলী হাসপাতাল পরিচালক সহ চিকিৎসক ও ছাত্র সংগঠন সকালে কলেজ প্রাঙ্গণে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা শুরুতেই রাজশাহী মেডিকেল কলেজ অধ্যক্ষ প্রফেসর ডাক্তার নৌসাদ আলী কলেজের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এরপর শ্রদ্ধা নিবেদন করেন রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামী মিয়াজদানি সভাপতি ডাক্তার তবিবুর রহমান শেখের নেতৃত্বে স্বাধীনতা চিকিৎসক পরিষদ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন একাত্তরের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগ মেডিকেল কলেজ শাখা Bangladesh medical association BMA nursing college সহ সকল বিভাগের চিকিৎসক এবং কর্মকর্তা কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন করা হয় পরে একটি বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি লক্ষ্মীপুর মোড় ঘুরে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয় এরপর রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ রাজশাহী মহানগরীর থিম ওমর প্লাজার সপ্তম তলায় বসেছে পক্ষকালব্যাপী পিঠা মেলা শুক্রবার বিকেলে এ মেলার উদ্বোধন করেন রাজশাহীতে কর্মরত গণমাধ্যম কর্মীরা এরপর মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তারা বিজয়ের দিনে এমন আয়োজন সাড়া ফেলেছে নগর জীবনে অবসরে ঘুরতে আসা সাধারণ মানুষের মধ্যে স্টলগুলোতে আবহমান গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্য বিভিন্ন স্বাদের বাহারে পিঠা স্থান পেয়েছে আয়োজকরা বলছেন নতুন প্রজন্ম সহ শহরে বেড়ে ওঠা মানুষদের মাঝে বিলুপ্তপ্রায় গ্রামীণ পিঠার পরিচিতি ঘটানোই তাদের উদ্দেশ্য সেই সাথে নতুন নতুন পিঠার রেসিপি সম্পর্কেও ধারণা পাবে তারা উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন গণমাধ্যম কর্মী কাজী শাহেদ বিএফইউজের সদস্য শরীফ সুমন সিনিয়র সাংবাদিক সুজাউদ্দিন ছোটন আবু সালে মোহাম্মদ ফাত্তা সরকার দুলাল মাহবুব সহ অন্যান্যরা রাজশাহীতে মজলুম জননেতা মাওলানা ভাসানির একশো বিয়াল্লিশতম জন্মবার্ষিকী পালিত হয়েছে শনিবার দুপুরে মহানগরীর শিরইল এলাকার একটি রেস্তোরাঁয় জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন রাজশাহী হেরিটেজের সভাপতি মাহবুব সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ফজলুল হক সভায় অন্যান্যের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর তারেক ফজল নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট এনামুল হক রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ টি জায়দি সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির দেশপ্রেম ও আদর্শ সম্পর্কে আগামী প্রজন্মকে অবহিত করার উপর গুরুত্বারোপ করেন বক্তাগণ মরুকরণের হাত থেকে রক্ষা পেতে বাংলাদেশের নদীগুলোতে পানির ন্যায্য হিসার দাবি করেন সময়মতো মানসম্মত অত্যাধুনিক ও নান্দনিক ভবন নির্মাণই আমাদের অঙ্গীকার এ স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবসে রাজশাহীতে প্রাইম হাউজিং এর উদ্যোগে ক্রেতাদের মাঝে ফ্ল্যাট হস্তান্তর করা হয়েছে শুক্রবার বেলা বারোটায় নগরীর সাগরপাড়ায় নবনির্মিত অত্যাধুনিক ভবনের সুসজ্জিত ফ্ল্যাট হস্তান্তর করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কুতুবুল আজিম প্রাইম হাউজিং এর পরিচালক প্রকৌশলী প্রশান্ত কুমার দেবনাথের সভাপতিতে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম হাউজিং এর পরিচালক মুরাদ হোসেন শরীফুল ইসলাম সুজন গোলাম রাব্বানি সহ প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারীবৃন্দ এ সময় ক্রেতাদের মাঝে ফ্ল্যাটের চাবি তুলে দেওয়া হয় নির্ধারিত সময়ে স্বপ্নের ফ্ল্যাট বুঝে পেয়ে খুশি ক্রেতারা কর্তৃপক্ষ বলছেন মানসম্মত ফ্ল্যাট নির্মাণ এবং সময়মতো হস্তান্তরে প্রতিশ্রুতিবদ্ধ প্রাইম হাউজিং আগামী চব্বিশ ডিসেম্বর বর্তমান অবৈধ সরকারকে সরিয়ে জবাবদিহিমূলক সরকার গঠনের জন্য সারা দেশে একদফা আন্দোলনে সকল রাজনৈতিক দলকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে সেই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে শনিবার শহরের আলাইপুরস্থ বিএনপির দলীয়